ইকবাল তিনি তার কবিতায় বড় চমৎকার করে বলেছেন একটি সফ মে खड़े होंगे महमूद आयास एक ही सौफ में खड़े होंगे महमूद आयास न कोई बंदा रहा न कोई बंदा নওয়াজ নামাজে আসার পর সম্রাট মাহমুদ এবং তার চাকর আয়াত যখন একই কাতারে পাশাপাশি কাছাকাছি দাঁড়িয়ে যায় তখন সম্রাট মাহমুদ তিনি আর সম্রাটের ভূমিকায় থাকেন না তার চাকর আয়াস তখন আর চাকরের ভূমিকায় থাকে না সম্রাট আর চাকর দুজনেই তখন আল্লাহর গুলামে পরিণত হয়ে যায় কোন ভেদাভেদ থাকে বলে কোন ভেদাভেদ থাকে আমরা ইমান আনার পরে আমাদের উপরে প্রথম করণীয় দায়িত্ব হলো আদায় করতে আমরা ইমানদার না বেঈমান আরো আসতে বলে সবাই ইমানদার না বেঈমান এইদিকে কথা কয় না আমরা ইমানদার না বেঈমান আমরা যারা ইমানদার আমরা যারা ইমানের ঘোষণা দিয়েছি আমরা সত্যিকারের ইমানদার কিনা সেটা প্রমাণ হয়ে যাবে আদান হয়ে গেলে কারণ নবীজি বলেছেন বাইনাল আব্দি ওয়াল কুফরি তার সালাহ আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্যই হলো নামাজ ছেড়ে দেওয়া আদান হয়ে গেলে আল্লাহর বান্দা কখনো নামাজ ছেড়ে নামাজ থেকে দূরে থাকতে পারে না আর ইমানের ঘোষণা দিয়ে অন্তরে মুনাফিকি লালন করছে যারা আজান হওয়ার পরে মসজিদ থেকে দূরে থাকে তারা ইমানদার যারা ইমানের ঘোষণা দেওয়ার পরে আদান হলে তারা নামাজের বাহিরে থাকতে পারে না আমার বাবারা আমার ভাইয়েরা সবাই একটু জবাব দেন বলেন তো প্রত্যেক দিন মুয়াজ্জিন নামাজে আসার জন্য আজান দেয় মোট কয়বার আর একটু জোরে বলেন কয়বার আমরা সবাই জানি আজানের প্রথম সেন্টেন্স হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার গোপালগঞ্জের মানুষ আপনারা আমি জানি খুব শিক্ষিত ভদ্র এবং বিচক্ষণ মানুষ আপনারা সবাই একটু বলেন তো দেখি আল্লাহ যদি চাইতেন আজানের প্রথম সেন্টেন্স প্রথম বাক্যটা লা ইলাহা ইল্লাল্লাহ দিতে পারতেন কিনা আল্লাহ যদি চাইতেন আজানের প্রথম বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ দিতে পারতেন কিন্তু আল্লাহ তাআলা আজানের প্রথম সেন্টেন্স প্রথম বাক্যটা দিয়েছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার প্রশ্ন হলো কি কারণে আজানের প্রথম সেন্টেন্স আল্লাহ আকবর আল্লাহ আকবর এই কেন যদি আপনি বুঝতে পারেন এর সিগনিফিকেন্স যদি আপনি বের করতে পারেন তাহলে জীবনেও আপনি কখনো নামাজ ছাড়বেন না এটা বুঝার জন্য এর সিগনিফিকেন্স জানার জন্য এর অর্থের দিকে আপনাকে খেয়াল করতে হবে সবাই এবার বলেন তো দেখি আল্লাহ আকবর আল্লাহ আকবর অর্থ আল্লাহ সবচাইতে ছোট নাকি আল্লাহ সবচাইতে বড় আল্লাহ আল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ সবচাইতে বড় তার মানে হচ্ছে মুয়াদ্দিন যে আজান দেয় আল্লাহর হুকুমটাও বড় না ছোট আল্লাহর হুকুমটা যদি বড় হয় তাহলে বলেন তো যে নামাজের জন্য মুয়াজ্জিন ঘোষণা দিল ওই নামাজের হুকুমটাও বড় না ছোট বড় মুয়াদ্দিন যখন আজান দেয় আজানটা শুরু করে আল্লাহ আকবার আল্লাহ আকবার বলে মুয়াদ্দিন মানুষকে জানিয়ে দেয় ও দুনিয়ার মানুষেরা শোনো আল্লাহ হচ্ছেন সবচাইতে বড় আল্লাহর হুকুমটাও বড় তার মানে মুয়াদ্দিনের এই ঘোষণার সময় দুনিয়ার সকল বান্দারা যে কাজই করুক না কেন আল্লাহর হুকুমের চাইতে বান্দার সেই সময়ের কাজটা ছোট না বড় পাবলিক পারে ছোট না বড় ঠিক মতো জবাব দিয়ে কিন্তু মুয়াদ্দিন যখন আজান দেয় আজানের প্রথম বাক্যের মাধ্যমে সে জানিয়ে দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় আল্লাহর হুকুম বড় আর সেই সময়ে দুনিয়ার সকল বান্দারা যে যে কাজই থাকুক না কেন বলেন তো আল্লাহর হুকুমের চাইতে বান্দার কাজ ছোট না বড় বান্দার কাজ ছোট তাহলে মুয়াদ্দিন যখন দিনের শুরুতে ফজরের আদান দেয় আপনি তখন ঘুমিয়ে থাকেন বলে দিনটা শুরু হয়ে এইভাবে আল্লাহকে আল্লাহ তালাকে পুরো আঙ্গুল দেখি মুয়াজ্জিন বলল আল্লাহ সবচাইতে বড় আর আপনি ঘুমায় থাইকা জানায় দিলেন না আল্লাহর হুকুমের চাইতে আমার ঘুমটা বড় জোহরের আজান যখন আলো জোহরের আজানের টাইমে মুয়াদ্দিনে কি কথা বলল আপনি তখন অফিসে আছেন দোকানে আছেন শিক্ষা প্রতিষ্ঠানে আছেন মাঠে ঘাটে খেতে খাবারে আছেন তখনও যদি আপনি নামাজে না আসেন আপনি বুঝাই দিলেন আল্লাহ এই আজানের চাইতে আমার নিজের কামটা বড় এইভাবে আসর যায় মাগরিব যায় এসা যায় প্রত্যেকটা আজান শোনার পরেও যারা মসজিদে যায় না নামাজে সামিল হয় না তারা আল্লাহর হুকুমের চাইতে নিজের কাজটাকে বড় বানিয়ে ফেলেছে এইভাবে করে প্রত্যেক দিন নাফরমানি করতে করতে আপনার দিন অতিবাহিত হয় ফজর চলে যায় ঘুমে জোহর চলে যায় কাজে কর্মে আসর চলে যায় খেলাধুলায় মাগরিব চলে যায় রং তামাশায় এসা চলে যায় আড্ডায় আড্ডায় এই জন্য আমার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার কবিতায় মানুষের জীবনের চরম বাস্তবতা এভাবে তুলে ধরেছেন ঘুমাইয়া কাজা করেছ ফজর তখনও জাগনি যখন জোহর খেলায় খেলায় কেটেছে আসর মাগরিবের ওই শুনিয়া গান এখনো জামাতে হও রে শামিল এখনো এর সাথে আছে স্থান বাজিছে দামামা বাদরে আমামা শির উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লা উড়ে নিশান আল্লাহ আকবার মানুষের জীবনের চরম বাস্তবতা তিনি তার কবিতায় এইরকম করে তুলে তুলেছেন আরে আমার দেশের অনেক নামদারি মুসলমানদের বাস্তব জীবন হলো এমন ফজরের আজান শোনার পরে মসজিদ থেকে তার বাড়ি গেল মাত্র একশো হাত দূরে কিন্তু ঘুম থেকে উঠে সে মসজিদে যায় না কিন্তু অনেক মানুষ ইমানদার নামে মুখোশধারী এমন কিছু ইমানদার আছে দেখা যায় ফজরের নামাজে না গেলেও এরা জানাজার নামাজে আবার শরীর খায় বলেন তো দেখি আমার দেশের চিত্র হলো এমন বলেন তো দেখে আমার দেশে ফজরের নামাজে মানুষ বেশি নাকি জানাজার নামাজে মানুষ বেশি ঢাকা শহরে থাকে বাসা থেকে পঞ্চাশ সাত দূরে হলো মসজিদ পঞ্চাশ সাত দূরে মসজিদে আজান শোনার পর উঠে গেল না এই গোপালগঞ্জের মকসেদপুরে কোন একজন মানুষ মারা গেল এই খবর যখন তার কানে গেল ঢাকা থেকে গাড়ি চালায়া বাওয়া ঘাট পাটুরিয়া ঘাটে এত ভিড় এত ব্যস্ততা এত সময় নষ্ট হয় দেখা যায় ঢাকা থেকে এখানে ছয় সাত আট নয় ঘন্টার জ্যাম লাগলো অনেক সময় জ্যাম ঠেলায় যারা যায় হাজির হয় বুঝলাম না এই লোকটার অবস্থা সে তার ঘর থেকে পঞ্চাশ হাত দূরে মসজিদে গেল না ফজরের নামাজে গেল না কিন্তু জানাজার নামাজে মুকসুদপুরের কোনো এক মাইতের জানাজার নামাজে হাজির হওয়ার জন্য আট নয় ঘন্টা গাড়ি চালায়া চলে আসলো মতলবটা তার কোন জায়গায় বোঝা লাগবে ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ নাই কিন্তু জানাজার নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ আছে তুই ফজরের নামাজে গেলি না কেন তুই ফজরের নামাজে গেলি না কেন তোর ভোর থেকে পঞ্চাশ সাত দূরে তুই ফজরের নামাজে গেলি না আর তোর দরদ এত এত উতলাইয়া উঠলো যে ঢাকা থেকে এত ঘন্টা জার্নি করে মুখ করে চলে আসে বলেন এইরকম কিছু বাটপার কি আছে নাকি এদের সংখ্যা কম না বেশি সবচাইতে বড় কথা হলো আমরা নিজেদের জীবনকে কেমনে ঢুকায় ফেলে রেখেছি শুনে সকালবেলা স্কুলে যেতে হবে কলেজে যেতে হবে বিশ্ববিদ্যালয়ে যেতে হবে এই জন্য দেখা যায় আটটার সময় ফোনের মধ্যে অ্যালার্ম লাগিয়েছে এখন যারা স্মার্টফোন ব্যবহার করেন প্রত্যেকের স্মার্টফোনের মধ্যে অ্যালার্ম আছে না নাই দোকান খুলতে হবে গিয়ে বাজারে ঠিক নয় এটাই আটটার সময় ফোনে অ্যালার্ম দিয়েছে আবার যারা চাকরি করে গার্মেন্টসে যাবে দেখা যায় সাতটা আটটার আগে অফিসে ঢুকতে হবে এই জন্য ভোর সাড়ে ছয়টা সাতটার সময় অ্যালার্ম লাগিয়েছে যারা বিবাহিত রাতের বেলা ঘুমানোর সময় বিবিকে বলে বিবি সকাল আটটায় অ্যালার্ম লাগিয়েছি যদি অ্যালার্মটা না শুনি তুমি আমাকে ডেকে দিও কারণ ঠিক সময় অফিসে না ঢুকতে পারলে বসের কাছে জবাবদিহি করতে হবে চাকরিও চলে যেতে পারে বুঝলাম না ব্যাপারটা অফিসের বসের কাছে জবাবদিহি করা লাগবে চাকরি চলে যেতে পারে অথবা সময় মতো দোকান খুলতে না পারলে ব্যবসায় লস হয়ে যাবে এই কারণে যদি আপনি এই কারণে যদি আপনি সকাল আটটায় সকাল নয়টায় অ্যালার্ম লাগাইয়া ঘুম থেকে উঠতে পারেন আপনার বিবেককে প্রশ্ন করো কোন শয়তান আপনাকে ধুকায় ফেলে রাখলো যদি আপনি আটটায় নয়টায় অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠতে পারেন কেন আপনি ভোর সাড়ে পাঁচটায় অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠে ফজরের নামাজে যেতে পারেন না কোন শয়তানের সঙ্গে আপনার বসবাস নিজের বিবেককে আপনি প্রশ্ন করুন ফজরের নামাজটা শুরু হয় আপনি নামাজে যান না দিনের শুরুতে আল্লাহ একটা নামাজ দিয়েছেন আর আল্লাহ তাআলা নামাজের শিডিউল গুলো এমন ভাবে তৈরি করলেন দিনের শুরুতেও নামাজ আছে আবার যখন আমরা রাতের বেলা ঘুমাতে যাই রাতে ঘুমানোর আগেও একটা নামাজ আছে না নাই তার মানে আল্লাহ নামাজের শিডিউলটা তো চমৎকার করে দিলেন বান্দা যেন ঘুম থেকে উঠেই আল্লাহর দরবারে সাজদা দেয় বান্দা যেন ঘুম থেকে উঠে আল্লাহর গোলামি করে আল্লাহর গোলামি করে যেন বান্দা তার দিন শুরু করে আবার আল্লাহর গোলামি করেই যেন বান্দা ঘুমোতে যায় এই জন্য নামাজের এই চমৎকার পাঁচ ওয়াক্তের শিডিউলটা সুন্দর করে দিলেন কি কিন্তু দিনের শুরুতে আমাদের অনেক ভাই বোনেরা আছেন ফজরের নামাজটা আদায় করতে পারেন না ফজরের নামাজটা ছেড়ে দিয়ে তারা দিন শুরু করেন আমার বাবারা আমার ভাইয়েরা সবাই একটু কনসেন্ট্রেট হয়ে যান আমার দিকে তাকান দেখেন তো এই দিকে ওই দিকে অনেক কিছু হয়েছে আমি কথা বলা শুরু করার পর একবারও কি ডান দিক বাম দিকে তাকিয়েছি নাকি তা আপনারাও তাকাইয়েন না আমি কিন্তু আপনাদের দিকে তাকাচ্ছি সবাই এবার বলেন তো দেখি নামাজে গেলে নামাজ আদায় করলে সবচাইতে খুশি হন কে আর নামাজ ছেড়ে দিলে সবচাইতে খুশি হয় যে তার নামটা কি আর একটু জোরে বলেন তার নামটা কি নামাজ আদায় করলে গুলামি হয় কার আর নামাজ ছেড়ে দিলে গুলামি হয় কার তাহলে ফজরের নামাজ বাদ দিয়ে যারা দিন শুরু করে আপনারাই জবাব দেন সে কি আল্লাহর গুলামি করে নাকি শয়তানের গুলামি করে দিনটা শুরু করে একটু জোরে বলেন ফজরের নামাজ বাদ দিয়ে যারা দিন শুরু করে এরা কি আল্লাহর গোলামি করে দিন শুরু করেছে নাকি শয়তানের গোলামি করে দিন শুরু করেছে এই লোকটা মুখে মুখে নিজেকে আল্লাহর গোলাম বলল আসলে সে হচ্ছে একজন মানুষ রূপী শয়তানের খাস গোলাম আমার বুঝে আসে না কি করে একজন মুসলমান নামাজ ছেড়ে দেয় একজন খাঁটি মুসলমান কখনো নামাজ ছাড়তে পারে না কারণ নামাজ হচ্ছে এমন একটি ইবাদত আমরা সবাই তো দুনিয়া থেকে চলে যাব কেউ আমরা দুনিয়ায় থাকবো না দুনিয়া থেকে চলে যাওয়ার পর হাসরের মাঠে যখন আমরা সবাই সমবেত হব সবাই বলেন তো দেখি হাসরের মাঠে আল্লাহর সামনে যখন আমরা দাঁড়াবো সকলকে সকলের আল্লাহর সামনে যখন সবাই দাঁড়াবো তখন সকলের বিচার করবেন সেদিনকে এখানে কি সমস্যা আমি ডানে তাকাচ্ছি বলে কি দেখা যায় না ক্যামেরা সেট করেছে এইদিকে আপনারা বসেছেন এইদিকে দেখা যাবে না কেন এই যে মিডিয়ার ভাইদের প্রতি আপনারা যে রুড়ো আচরণ করছেন আপনারা শুক্রিয়া করেন আপনাদের বিবি বউ বাচ্চা মেয়ে বোন এরা এখন দিনদার হচ্ছে এদের অবদানের কারণে এটাও দিকে যাব এইটাও ঠিক আমার এদের সাথে রুলো আচরণ করার বেলায় একটা আলোচনা কি সুন্দর করার জন্য এটা একটু আগাই ذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মিডিয়ার ভাইরা আপনারা বসে যান সেট করে নিয়ে চুপচাপ আপনারা বসে যান তাড়াহুড়া করবেন না তাড়াতাড়ি সেট করে মুসলমান কখনোই নামাজ ছাড়তে পারে না কারণ নামাজ হচ্ছে এমন একটি দিন রব্বুল আলামিন সর্বপ্রথম বান্দাদের কাছ থেকে এই নামাজের ব্যাপারে হিসেব চাইবেন আমার বাবারা আমার ভাইরা এখন যে দুনিয়াতে আমরা বসবাস করছি এই দুনিয়ায় কি আমরা চিরকাল থাকবো নাকি কেউ আমরা দুনিয়ায় চিরকাল থাকবো না আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন কেউ দুনিয়ায় থাকতে পারেন না আমরাও কিন্তু দুনিয়ায় কেউ থাকবো না এখন দু হাজার বাইশ সাল দুনিয়াতে উনিশশো বাইশ সাল কিন্তু চলে গিয়েছে উনিশশো বাইশ সালে যারা দুনিয়াতে ছিল একশো বছরের ব্যবধানে আজ দু হাজার বাইশ সাল কেউ কি দুনিয়ায় আছে নাকি কেমন যদি না হয় কেমন যদি না হয় তাহলে দুনিয়ায় হয়তো দুই হাজার একশো বাইশ সাল মৃত্যুর সাথে আমাদের সকলকে সাক্ষাৎ করা লাগবে এই মৌতের স্বাদ আমাদের সকলকে আস্বাদন করা লাগবে মৌতের মাধ্যমে আমরা দুনিয়া থেকে চলে যাব বার্ষাকী জীবনে আমরা প্রবেশ করব এরপরে যখন আল্লাহ আল্লাহ তাআলার আদেশে যখন সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে তার সিংহায় ফুৎকারে এই মহাবিশ্বের সবকিছু লণ্ডভণ্ড চূর্ণ বিচূর্ণ বেসাকার হয়ে গিয়ে কেমতের ঘটনা ঘটবে কেমতের ঘটনা যখন ঘটে যাবে তখন আল্লাহর হুকুমে কবর থেকে মানুষগুলো উঠে উঠে হাসরের মাঠে গিয়ে জড়ো হবে হাসরের মাঠে আমরা কেমতের দিন সবাই দাঁড়াবো সবাই আমরা জড়ো হবে ব্যাপারে কি কোনো সন্দেহ আছে নাকি বলেন কোন সন্দেহ নাই সবাই আমরা সেদিন আল্লাহর সামনে দাঁড়াবো আল্লাহ তারা বিচার শুরু করবে আমার বাবারা আমার কলিজার টুকরা যুবক ভাইরা কি করে আপনারা নামাজ ছেড়ে দেন হাসরের মাঠে যখন আমরা সবাই দাঁড়াবো আল্লাহ তালা যখন আমাদের কাছ থেকে বিচার শুরু করবে আল্লাহ বিচারটা শুরু যে ইবাদতের ব্যাপারে প্রশ্ন করে সেই ইবাদতের নামটা হচ্ছে সালাত কিভাবে আপনারা নামাজ ছেড়ে দেন আমার বুঝে আসে না মুসলিম তিরমিজি এবং নাসাইর ভিতরে এই হাদিসটি বর্ণিত হয়েছে সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেছেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ইন্না আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতি নবীজি বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে সর্বপ্রথম যে ব্যাপারে আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করবেন সবার আগে আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে যে ব্যাপারে হিসেব চাইবে সেটা হচ্ছে বান্দারে নামাজ নামাজ নামাজ ঠিক মতো আদায় করেছিস কিনা প্রথম প্রশ্নটাই হবে নামাজের ব্যাপারে এখন প্রথম প্রশ্নেই যদি আপনি আটকে যান প্রথম প্রশ্নের উত্তর দিতে গিয়ে যদি আপনি ধরা খেয়ে যান আপনার এই বন্ধ থেকে পরবর্তী লেভেলটা সহজ হবে নাকি কঠিন হবে এই জন্য নবীজি বলেছেন তা ইনসান ফাকাদ আফলাহা ওয়া মান এই নামাজের হিসাবটা যার ঠিকঠাক হবে ওই লোকটা সফল হয়ে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে ওয়া ইন ফাসাদাত আর এই নামাজের হিসেবে যার গন্ডগোল থাকবে ক্ষতিগ্রস্ত হয়ে আল্লাহর জাহান্নামে তারা দাখিল হয়ে যাবে এই জন্য কখনো নামাজ ছেড়ে দিবেন না আমার বাবারা আমার ভাইরা পাঁচ ওয়াক্তের নামাজ ছেড়ে দেয় তারা কেয়ামতের দিন সবচাইতে বেজ্জত হবে তারা হাসরের মাঝে কেয়ামতের দিনে বেনামাজিগুলো কেমন অবস্থার সম্মুখীন হবে কি মারাত্মক অসম্মান আর বেজ্জতির শিকার তারা হবে এবার কোরআন থেকে আপনারা শুনো হাসরের মাঝে যখন আমরা সবাই আল্লাহর সামনে দাঁড়াবো আল্লাহ তারা বলবেন সবাই আমাকে সাজদা দাও আল্লাহর অর্ডার শুনে দুনিয়ায় যারা নামাজি ছিল সঙ্গে সঙ্গে তারা يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون আল্লাহ তাআলা বলছেন সেদিন কঠিন সময় যখন তাদেরকে সাজদা দেওয়ার জন্য বলা হবে তারা তখন সাজদা দিতে পারবে না যখন তারা সাজদা দিতে পারবে না এই বেনামাজিগুলোর অবস্থা কি হবে আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون আল্লাহ তাআলা বলছেন যখন তারা সাজদা দিতে পারবে না তখন লজ্জায় অপমানে তাদের দৃষ্টি নত হয়ে যাবে তাদের চেহারা পরক্ষীর কালেমালে পূর্ণ হয়ে যাবে কারণ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন وقد كانوا يدعون إلى السجود وهم سالمون এর কারণ হচ্ছে যখন এদেরকে দুনিয়ায় নামাজে আসার জন্য বলা হতো এরা নামাজে আসতো না এই জন্য এই বেনামাজি গুলোর পিঠ কেয়ামতের দিন কাঠের মতো শক্ত হয়ে যাবে নাউযুবিল্লাহ আমার বাবারা আমার ভাইয়েরা